বা থেকে ঢাকা ফিরে এলেন তখন এই গানটা পান্নালালের গাওয়া মা আমার সাত নামে চলে আসা না পড়লো সকলে ফুরিয়ে যায় না ওই সবাই দেখতাম যাব্বা মানে বারবার এই গানটা শুনে যাচ্ছে বারবার এই গানটা শুনে যাচ্ছে মানে প্রতিদিন কতবার যে এই গানটা বাজানো হতো আমার সাধনা মিটিল আশা সকলি যায় আশা না ঘুরায় যায় মা জনমে শোধ ডাকি গো মাতো জনমে ডাকি গো মা সকলি পুরায় যায় আমার সাধ না মিটিল আশা না পুরিল সকলই পুরায় যায় যেমন টুঙ্গিপাড়া আসে ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে মনে হয় যেন আমি একেবারে আমার মাটির কাছে ফিরে এসেছি আমার মানুষের কাছে চলে আসছি আর আমার তো মনে হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা টুঙ্গিপাড়া পৃথিবীতেও ভালো তো বাসে না পৃথিবীতেও ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না ভালোবাসিতে জানে যেটা আছে শুধু ভালোবাসা বাস সেথা যেতে আমি কিন্তু আমার কোনো স্মৃতি রাখতে চাই না আমার মনে এগুলি অপান্ত প্রয়োজন নাই এটা একেবারে একদম রূঢ় বাস্তবতা